hello viewers welcome to site TV site টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজ আমি তোমাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মধ্যে থাকবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড ফাইল কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করতে হয় আমাদের অনেক সময় ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যাতে অন্য কেউ ওপেন করতে না পারে এজন্য আমরা অনেক সময় পাসওয়ার্ড দিয়ে থাকি তাহলে চলো বন্ধুরা আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট লক করে রাখবো চলো দেখে আসি বন্ধুরা আমি আমার ডকুমেন্টের ভিতরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কারিকলাম ভিটা নামে একটি মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করি ওপেন করে দেখাই একটা সিবি এখানে আছে আমরা এই বায়োডাটা বা এই কারিকলাম ভিটা যদি আমরা চাই পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে তাহলে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করব আমরা ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফাইল আছে এই ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করে নিচে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবা প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে encrypt with password encrypt with পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের সম্মুখে একটা উইন্ডো চলে আসবে ইনক্রিপ্ট পাসওয়ার্ডের ভিতরে এখানে আমরা যে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চাইতেছি ওই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে জাস্ট আমি একটা পাসওয়ার্ড এখানে দিতেছি পাসওয়ার্ড দিয়ে ওকে করতে হবে তারপর রিএন্টার পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা আমরা আগে ইউজ করছি ওই পাসওয়ার্ডটা আমাদের আবার দিতে হবে অবশ্যই আমাদের পাসওয়ার্ড মনে রাখতে হবে বন্ধুরাও যদি মনে না থাকে তাহলে আমরা এটা আর মানে খুঁজে পাবো না এই জন্য আমরা আমাদের পাসওয়ার্ড মনে রাখতে হবে পাসওয়ার্ড দিয়ে আমাদের ওকে করতে হবে ওকে করে আবার আমাদের এই সেভে চাপ দিতে হবে মনে একটা জিনিস মনে রাখতে হবে সেভে যদি আমরা চাপ না দেই ক্লিক না করি তাহলে আমাদের এটা পাসওয়ার্ড দিয়ে সেভ হবে না তাই আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করলাম এখন এটাকে আমরা ক্লোজ করি ক্লোজ করি এই দেখো বন্ধুরা এখন যদি আমরা এটাকে ওপেন করি ওপেন করে তাহলে আমাদের ওই যে পাসওয়ার্ড ইউজ করছিলাম আমরা ওই পাসওয়ার্ড আমাদের এখানে দিতে হবে জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিছিলাম ওকে এই দেখো আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আমাদের যদি কখনো আমাদের ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট থাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করার জন্য সেভ করতে হলে তাহলে আমরা এইভাবে সেভ করে